ডেগা ডেগা ডেগা ডেগা মদ খায় ডেগা ডেগা সলব খায় ডেগা ডেগা খাতে খাতে খাতে খাতে ডেগা ডেগা ডেগা ডেগা এ মোটু খাতে খাতে খায় করে ডেগা ডেগা এ বকওয়া নইলে কাইটা তুই ডেগা ডেগা বলিস দাদা মুই রাত শিখলি নি খাই তুই শাহরুখ খান রাত শিখলিস নি তুই ছোরে মোর জীবন তোকে পাঠ পড় বলে পুরুষ নাই দাদা মুই পাঠ ন পড়ি তুই বড়টাই করে কাইটা তুই রাত রে শাহরুখ খান রাত হ্যাঁ মুই রাত রইবি মুই চুপ আন পেপার নাই উঠ যা যা পাঠ পড়ছো যা রাফের শিখলা নীতি হ্যাঁ রে এ মোটু এটা মন বেড তুই কেড়ে বল দেখলি গীতা গাইলানি রাপের রবি বলি করে ডেগা ডেগা ডেগা ডেগা বলানি আর শুক্লা সুমি শুক্লা জনি বলি করে কইলানি আর শার্ট পড়বার নাই খালি ডেগা ডেগা বলি করে কই বললানি দাদা মই রাতে রবি বলি লাগি তুমি কইলে তুই বুঝছ না খাই গিনি তুই চুপ যা তুই করে তুই আর কেবে যদি রাতে রবি বলে তখন মার দেখ মই নেছি না যাই যা তুই আনে পেপর ইতি রাতে স্টিকলা নিয়ে